আজকে যে বিষয়টি দেখব সেটা অন্তত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অনলাইনে কিভাবে আপনারা আপনার কিংবা আপনার ছেলে মেয়ের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তো বয়স ভেদে এটার ডকুমেন্টগুলো লাগে যেমন আপনার আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আপনার সন্তানের বয়স যদি একে থেকে দশ বছর হয় ওইটা কিভাবে অনলাইনে আবেদন করবেন তো ওইটাই আজকে দেখাবো আর যদি এর উপরে বয়স হয় তাহলে ওইটার জন্য আলাদা টেকনিক ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনার সন্তানের বয়স যদি একে থেকে দশ হয় তাহলে ওইটার জন্য কিভাবে আবেদন করবেন তো প্রথমে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে তো আমরা চলুন ওইটা দেখে নিই তো প্রথমে আপনার যে যেটা আর কি লাগবে সেটা হলো আপনার সন্তানের যে টিকার শুয়ের যে কার্ডটা ওইটা আপনি স্ক্যান করে রাখবেন আর যদি কোনো মেডিকেল সার্টিফিকেট থাকে তো আপনার মেডিকেল সার্টিফিকেটও রাখতে পারেন তারপরে দ্বিতীয়ত আপনার লাগবে আবেদন নিবন্ধনকারীর পিতা এবং মাতার অনলাইন করা আপনার জন্ম নিবন্ধন তো অনলাইন <clears throat> করা জন্ম নিবন্ধনটি রাখবেন আর তারপরে লাগবে এনআইডি কার্ড পিতা এবং মাতা যে কোনো একজনের এনআইডি কার্ডটি আপনারা রাখবেন সংগ্রহ করে রাখবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করবেন তো ক্লিক করার পরে গুগলে গিয়ে সার্চ করবেন বিডি রিস তো বিডি রিস লিখে সার্চ করার পর প্রথমে যে বিডি রিসের যে ওয়েবসাইট আছে BD RIS dot com dot BD এই সাইটটিতে ক্লিক করবেন এরপর দেখুন উপরে যে BD RIS dot gov dot BD এটা লিখে সরাসরি আপনারা চলে আসতে পারেন তারপর জন্ম নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করুন ক্লিক করার পর স্থায়ী ঠিকানায় ক্লিক করে পরবর্তীতে ক্লিক করুন এরপর নামের প্রথম অংশ বাংলায় লিখুন তো আমি যে যেটা থেকে নামটি দিতে চাই ওটা আমি দেখে নিই আমি এই নামটি এদিকে দিব তো দেওয়ার জন্য একটু নিচে এসে আমি প্রথমে নাম দেব ফাতেহা অবশ্যই ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমগুলো আপনার সতর্কভাবে দিতে হবে প্রথমে ফাতেহা তারপর আক্তার তো এরপর ইংরেজিতে আপনি যেভাবে দেবেন ফাতেহা প্রথম অংশ ফাতেহা তারপর পরের অংশ দ্বিতীয়ত আক্তার তো এখন জন্ম তারিখটা বসিয়ে দেবেন অবশ্যই কাঠ অনুযায়ী জন্ম তারিখটা বসাবেন তো কাটে উনত্রিশ বারো আঠারো এরপর আমার কাছে ডকুমেন্টগুলো আছে তে ক্লিক করুন এরপরে দেখুন পিতামাতার কততম সন্তান আপনার ওইটা ক্লিক করবেন তারপর লিঙ্গ ক্লিক করবেন তারপর অটোমেটিক বাংলাদেশ অটোমেটিক থাকবে তো বিভাগটি সিলেক্ট করুন এরপর জেলাটা সিলেক্ট করুন এরপর সিটি উপজেলা সিটি এটা ক্লিক করুন তো ক্লিক করে দিলাম এরপর পৌরসভাটা ক্লিক করুন পৌরসভা বা ইউনিয়ন ঠিক তো ধল্লা ইউনিয়ন দিয়ে দিলাম তো ওয়ার্ড নং আপনার এলাকার যে ওয়ার্ড নং ওইটা দিয়ে দিন এরপর ডাকঘর বাংলায় লিখে লিখে দেবেন অবশ্যই লাল স্টার চিহ্নগুলো পূরণ করতে হবে তো গ্রামগুলো গ্রাম লিখে দেই অবশ্যই বাংলায় লিখবেন এরপরে গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে লিখবেন এটা এরপর বাসা ও সড়ক নং এটা যদি জানা থাকে তো বসিয়ে দেবেন আর যদি না জানা থাকে তাহলে ড্যাশ চিহ্ন দিয়ে পরবর্তীতে ক্লিক করুন এরপর দেখুন যে পিতামাতার যে আবেদন আবেদন জন্ম নিবন্ধন যে নাম্বারটি ওটা লাগবে তো আমি জন্ম নিবন্ধন পিতার জন্ম নিবন্ধনটা দিব পিতা জন্ম নিবন্ধটা আপনারা সঠিকভাবে পুষিয়ে দেবেন পিতার জাতীয়টি জাতীয়তা এটি ক্লিক করে দিবেন দেখুন অটোমেটিক নামটি চলে আসবে এরপর মাতার মাতার এনআইডি সরি মাতার জন্ম নিবন্ধনতে দিয়ে দেবেন তো আমি মাতারটি বসিয়ে বসিয়ে দিই সেমভাবে বসাবেন আপনারা ওটা যেভাবে বসাবেন এটা ঠিক ওইভাবেই বসিয়ে দেবেন এরপর মাতার জাতীয়তা দিয়ে দেবেন তো মাতার জাতীয়তা দেওয়ার পরে যে অটোমেটিক চলে আসবে এরপর পরবর্তীতে ক্লিক করে আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি ঠিক থাকে কোনোটি নয় দিয়ে টিক দিয়ে দিবেন এটা সেম আর যদি আপনার কোনো চেঞ্জ থাকে তাহলে আপনি চেঞ্জ করে দিবেন তো আমার সব ঠিক আগে তার পরবর্তী ধাপে ক্লিক করুন এবং এরপরে আবেদনধীন ব্যক্তির সহিত সম্পর্ক তো পিতা পিতার টান বসিয়ে দেব তো পিতারটা ক্লিক করলে আপনার অটোমেটিক পিতারটা চলে আসবে কারণ ওই সামনে পিছনে যে দিয়ে আসলাম ওইটাই তো এই জায়গা নিয়মগুলি পড়ে নেবেন ঠিকভাবে পড়ে নিয়ে সংযোগকে ক্লিক করে আপনার প্রথমে দিবেন আপনি টিকার কার্ডটি প্রথমে দিবেন তো সিলেক্ট এটা দেখে নেই আমি তো তো আর অবশ্যই প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ একশো কিলোবাইট করে নেবেন আর কিভাবে করবেন ফটোশপের মাধ্যমে তা আমি আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ধাপে দেখিয়ে দেব তো এরপর স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইলটি কনফার্মভাবে আপলোড হয়ে যাবে এরপর আপনার যে কোনো আপনার মা কিংবা বাবা যে কোনো একজনের আইডি কার্ডের ফটোকপি স্ক্যান কপি এখানে আপলোড করবেন অবশ্যই আপনারা একশো কিলো বাইট অর্থাৎ অর্থাৎ কেবিতে যে ওই ফরম্যাটে করে নেবেন তো অবশ্যই এরপর পরবর্তী ধাপে ক্লিক করার পর যে ইনফরমেশন শো করবে এটা আপনারা বারবার চেক দিয়ে নেবেন তো এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে অনেক ট্রাফ হয়ে যাবে আপনার ঠিক করতে তো জমা দেওয়ার আগে তারপর পরবর্তী ধাপে ক্লিক করবে ক্লিক করার পরে যে কোডটি দেখতে পাচ্ছেন পত্রের নম্বর ওইটা সংরক্ষণ করবেন সংরক্ষণ করে আর প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নেবেন অবশ্যই তো আমি এটা সেভ করে নেই অবশ্যই সেভ করে নেবেন একটি নির্দিষ্ট ড্রাইভে আমি এ ফোর সাইজে সেভ করে নিই তারপর আমি আমার যে অ্যাপ্লাই করা ফর্মটি ওটা আমি ওপেন করে এ জায়গায় একটা একটা পাসপোর্ট সাইজ ছবি ক্লিক উপরে পাসপোর্ট সাইজ ছবি দিবেন এরপর আর কিছু না প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি চাইলে এগুলো পূরণ করে দিতে পারেন না চাইলে নাই তারাই পূরণ করে নেবে সমস্যা নেই আপনি শুধু একটি পাসপোর্ট সাইজ ছবি ওই জায়গায় সংযুক্ত করে দিবেন আর আর প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলো সাথে প্রিন্ট করে দিয়ে দেবেন